হাই দর্শক আশা করি সবাই ভালো আছেন আজ আমরা যা এক ব্যক্তির সাথে পরিচয় করে দিব তার নাম হলো ফকির আলী সে একবার খাইলে সারাদিন আর তার খাওয়া লাগে না বিশ্বাস হচ্ছে না চলুন শুনে তার কাছ থেকে তুমি বলবা তুমি দিনে কয়বার খাও দিনে খাবার কয়বার খাও খাওয়া একবার আর সারাদিনে খাওয়া লাগে না চা বিস্কিট খেয়ে থাকে হ্যাঁ। সারাদিনে কখন কাজ সকালে নাই দুপুর নাই রাত্রে কখন সকাল সকালে ঠিক আছে তো তুমি সারা পান কেন খাও হাউসে খাও তোমার বাপ মা কিছু বলে না যে পান খাও যায় না কিছু বলে না কেন কিছু কেন হাউসে খাও বিয়ে শাদি বেশি না করবো না কি এখন কই গেছিলা গেছিলাম গে তুমি কি খাও গাঞ্জা হ্যাঁ? হ্যাঁ। গাঞ্জা খাও না খাও না তোমার কে কেরা আছে আছে আর কেউ নাই না এখন কই যাবা এটা গান গো হ্যাঁ। তুমি গান তো পাই তোমার শুনছি তুমি গান পাও এটা গান গো না গান গো মানে মিথ্যা কথা বলে বেটা কোস না আমি দেবো না এই শুনলাম তোমার হ্যাঁ? তো কেন ওটাকে হ্যাঁ কেরা ভাই গেছে পিয়া না ঠিক আছে